ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি অরওয়া বিন জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলে অচেতন হয়ে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة التي কুনতুম তুআদুন মান তাবুদ তুমি কার করবে আমার জীবন যৌবন ইজ্জত হুরমত টাকা পয়সা সলাদ সিয়াম ভালো মন্দ হাসি কান্না সব মালিক হলেন আল্লাহ আল্লাহর কাছে মালিকানা যিনি সফর্দ করেছেন পৃথিবীর কোনো কিছু তাকে আর দমন করতে পারে না পৃথিবীর কোনো কিছু তাকে আর দমন করতে পারে না পৃথিবী কোনো কিছুতে তাকে ঠেকাতে পারে না আল্লাহ স্বামী হঠাৎ করে তার ছেলে মারা গেল ছেলেকে গোরস্থানে দাফন করতে গিয়ে ভাঙা কবরের মধ্যে পা ফসকে পা ভাঙা কবরে ঢুকে গেল ঢুকে গিয়ে পা অরোয়া বিন জুবাইল ভেঙে গেল অরোয়া বিন জুবাইর রাজিয়াল্লাহ তালাহু পা ভেঙে গেছে বিপদের উপরে বিপদ ছেলে মারা গেছে ঘোড়ার পায়ের আঘাতে ছেলেকে দাফন করতে গিয়ে ওরওয়া বিন জুবাইরের পা ভেঙে গেল তদানীন্তন কালের চিকিৎসা ছিল পা কেটে ফেলতে হবে পা কাটতে হবে কিভাবে আধুনিক চিকিৎসা ব্যবস্থার মতো নয় এক বাটি মদানা আনা হলো ডাক্তার সাহেব বললেন অরোয়া বিন জুবাইল রাজিয়াল্লাহু তালানহুকে বললেন অরোয়া এই এক বাটি মদ তুমি চমক দিয়ে খেয়ে নাও মদ খেয়ে মাতাল হয়ে যাও মদ খেলে তোমার চেতনা লোপ পেয়ে যাবে তোমার অনুভূতি শেষ হবে ওই অবস্থায় তোমার ঠ্যাংটা আমি করাত দিয়ে কেটে নেব রবিন জুবাইর রাজিয়াল্লাহু বলেন ডাক্তার সাহেব যেই মুখ দিয়ে আল্লাহর আল্লাহর উচ্চারণ করেছি যেই মুখ দিয়ে আল্লাহর কোরআন তেলাবাদ করি ওই মুখের মধ্যে নাপাক মদ আমি উঠাবো না ঠ্যাং যে কাটা হবে জ্যান্দা মানুষের ঠ্যাং কি করে কাটা হবে এইভাবে তো কাটা সম্ভব নয় চেতনা নাশ করার জন্য অনুভূতি করার জন্য বুদ্ধি বিবেককে লোপ করে দেওয়ার জন্য মদ খাইয়ে দিয়ে মাতাল হয়ে যখন চুর হয়ে পড়ে থাকবে ওই অবস্থায় ঠ্যাংটা কেটে নেওয়া হবে ওরবিন জুবাইর আল্লাহর বান্দা বললেন আমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করে থাকবো ডাক্তার তুমি আমার ঠ্যাং কাটাবো ওই নাপাক মদ আমার মুখের মধ্যে উঠবে না অরবিন জুবাইর রাজি আল্লাহ তালানহুর জীবনীতে আল্লামা রাফাত পাশা এতটুকু লেখার পরে বলেন অরবিন জুবাইয়ের ঠ্যাং কাটা শুরু হলো করাত দিয়ে ওরওয়া বিন জুবায়ের বলেন সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহান আলহামদুলিল্লাহ ওইভাবে ঠ্যাং লম্বা করে দিয়ে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে জেন্দা মানুষের শরীর থেকে আর ঠ্যাংটা কেটে বিচ্ছিন্ন করে ফেলানো হলো পারবেন আমি পারবো না আমাদের ইমান ওই পর্যায়ে যায়নি ওর আমিন জুবায়ের রাজি আল্লাহ ঠ্যাং দিয়ে ফিনকি দিয়ে রক্ত ছুটল ওর আমিন জুবায়ের রাজি আল্লাহ তালানহুর এই কাটা ঠ্যাং এক কড়াই গরম তেলের মধ্যে ওই ঠ্যাংটা চুবিয়ে দেওয়া হলো ওর আবিন জুবাইর রাজিয়াল্লাহু তালানহু বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি Yeah. রাজিয়াল্লাহ তালানো ঠ্যাং যেই রাত্রে কাটা হয়েছিল অচেতন থাকার কারণে অচেতন হয়ে শুয়ে থাকার কারণে একদিন তার তাহাজ্জুদ আর একদিন তার ফজরের জামাত ছুটেছিল রাত ধরে ওয়াজ শুনবেন ফজরের জামাত ছুটে যাবে ওই ওয়াজের মধ্যে কোনো কল্যাণ কোনো বরকত থাকতে পারে না মসজিদ সুন্দর বানায় লাভ নেই মসজিদের টাইলস বিছায় লাভ নেয় মসজিদের মিম্বরকে সুন্দর কাঠ দিয়ে বানায় লাভ নেয় বন্ধুগণ মসজিদের মিম্বার হলো আপনার সেগুন কাঠের সেগুন কাঠের মিম্বার সেগুন কাঠের মিম্বার পালিশ হচ্ছে দামি দামি পাথর দিয়ে মসজিদ বানানো হচ্ছে কিন্তু মজ্জেলের ঘরের চাল দিয়ে পানি পড়ে এরকম মসজিদ আছে আপনাদের মসজিদকে আমি বলছি না আমরা মনে করি আপনাদের মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন ভালো কিছুদিন আগে এক ফতোয়াবাজ আমাদের জিজ্ঞেস করেন ভাড়াটিয়া মোল্লার পিছনে কি নামাজ হয় তাহলে ভাড়াটিয়া মোল্লার পিছনে নামাজ হয় না মানে ইমামকে ভাড়াটিয়া মোল্লা বলতে ভাড়াটিয়া মোল্লার পিছনে কি নামাজ হয় বললাম ভাড়াটিয়া মোল্লার পিছনে নামাজ হয় না তোর বাপ দাদাকে ডেকে ইমামতি করতে বল আর যদি তা না হয় আল্লাহর ফেরস্তা জিব্রাইল আমিনকে তোর মসজিদের ইমাম বানা খেতেও দেওয়া লাগবে না থাকতেও দেওয়া লাগবে না থাকার জায়গাও লাগবে না খেতেও দিতে হবে না বেতনও দেওয়া লাগবে না মানুষকে ইমাম বানালে অবশ্যই তাকে উপযুক্ত বেতন দিয়েই রাখতে হবে ইমামের বেতন লালু এমপি আর ভুলু মন্ত্রী ধার্য করেন না লালু এমপি আর ভুলু মন্ত্রী লালু ভুলু লালু মাতবর আর ভুলু মাতব্বর লালু মাতবর আর ভুলু মাতবর মিলে কারোর নামে কমন পড়ে গেলে এক্সকিউজ মি বলছিলাম দুনিয়ার কোনো মানুষ ইমামের বেতন নির্ধারণ করেননি যিনি ইমামের বেতন নির্ধারণ করেছেন তিনি হলেন খালিফাতুল মুসলিমিন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামের বেতন নির্ধারণ করেছেন তাই তো নবী সাল্লাল্লাহু বলছেন আমার পরে যদি কেউ নবী হতেন তিনি ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবী হতেন সেই উমরে ফারুক রাজিয়াল্লাহ তালু ইমামের বেতন নির্ধারণ করেছেন ইমামের ভাতা নির্ধারণ করেছেন আর্মির অফিসার গাড়ি নিয়ে যায় আমি বলি ওরে আর্মির অফিসার তুই যে গাড়ি নিয়ে হাঁটিস আর জাতীয় রাজস্বের পয়সা খেয়ে খেয়ে তোরা যে আর্মি ক্যান্টনমেন্টে দেশ পাহারা দেওয়ার দায়িত্ব পালন করছিস এক একজন আর্মির অফিসারের সুযোগ সুবিধা কত বললাম এই সুযোগ সুবিধা তোকে কে দিয়েছে তুই জানিস এই সুযোগ সুবিধা তিনি সর্বপ্রথম চালু করেছেন তিনি হলেন ফারুকে আজম ফারুকে আজম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা পরবর্তী আলোচনা আসছে হ্যাঁ? কইছে ভিতরে আছে রেডি হয়ে আসছেন উনি বন্ধুগণ আমার পরে আরেকজন গুণী আলোচক রয়েছেন কাজে বেশি বক্তব্য দেওয়ার সময় আমি পাব না মানে আমি বেশি সময় খেয়ে গেলে তাহলে আমার ওই ভাইয়ের আলোচনা করবার সুযোগ নষ্ট হয়ে যাবে মানুষ ক্লান্ত হয়ে যাবে কাজে অল্পতেই আমি ছাড়তে চাই বলছিলাম যে আর্মিদের বেতন নির্ধারণ করেছেন মুসলিম জাহানের খালিফা ওমর ইমামের বেতন নির্ধারণ করেছেন মুসলিম জাহানের খালিফা ওমরে ফারুক ভাই ভারতের সফরে গিয়ে আমার জীবনের অনেক অভিজ্ঞতা হলো ভারতের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি তিরিশ হাজার মসজিদের ইমাম মুয়াজ্জিনকে দু কাঠা মাটির উপরে দুই তলা বিল্ডিং বানিয়ে দেওয়ার কর্মসূচি হাতে নিয়েছেন মমতা ব্যানার্জি পারে আমরা পারি না বাংলাদেশ সরকারকে ধন্যবাদ সরকারিভাবে বিভিন্ন মসজিদ নির্মাণের সৌদি সরকারের সহযোগিতায় কর্মসূচি হাতে নেওয়া হয়েছে এবং ইমাম মুয়াজ্জিন এদেরকে ভাতার ব্যবস্থা মোটামুটিভাবে চালু হচ্ছে লাইসফিল গালিল এর চেয়ে আরও ভালো কিছু হওয়া উচিত ভালো কিছু হওয়া উচিত ইমামদের জন্য মোয়াজ্জিনদের জন্য তাদের পুনর্বাসনের জন্য তাদেরকে কাজে লাগাবার জন্য ইসলামিক ফাউন্ডেশনের গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করার জন্য মসজিদকে যদি গণমুখী শিক্ষা প্রতিষ্ঠান করা যায় তাহলে মসজিদের যথাযথ উন্নয়ন হয়েছে বলে আমরা বলতে পারব কিন্তু মসজিদ যদি একটি নিচক এবাদতখানায় পরিণত হয় তাহলে যথাযথ মসজিদের হক মূল্যায়ন আদায় হয়েছে বলে আমরা বুঝতে পারি না রসুলামের মসজিদ ছিল কাঁচা সেখানে ছিল তালিমের ব্যবস্থা সেখানে সার্বিক অবস্থা সেখানে ছিল বন্ধুগণ আল্লাহ পাক বললেন যারা আল্লাহকে রব বলে মেনে নিয়েছে আল্লাহ আমার রব আমার সমস্ত কিছু আল্লাহর জন্য না বুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা নুশরিকা বিহি শাইআ এক আল্লাহর ইবাদত করি অন্য কারোর শরীক করি না এক আল্লাহর ইবাদত করি অন্য কারোর শরীক করি না এটা হলো এক নাম্বার প্রশ্ন দুই নাম্বার প্রশ্ন হলো শাইখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাল কাইফা তাবুদ ইবাদতটা তুমি করবে সেটা কিভাবে করবে ইবাদত কার করবো আল্লাহ এবাদত কিভাবে করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা আল্লাহ পাক বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ফামান কালা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা সুতরাং যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চায় আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চায় ফালিয়া আমাল আমালা সালেহা সে যেন ভালো কাজ করে ওয়ালায়ুশরিক বিইবাদাতে রব্বিহি আহাদা রবের এবাদতে অন্য কারোর সঙ্গে শরীক যেন না করে ফামান কানা লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ফালইআমাল আমালান সালিহা ওয়া আহাদা ইসলাম ইমাম বলেছেন দুনিয়াতে দুইটা প্রশ্নের উত্তর শিখে যাও এক নাম্বার হলো মান্তাবুদ এবাদত কার করবে দুই নাম্বার হলো কাইফা তাবুদ একমাত্র আল্লাহর এবাদত একমাত্র নবীর তরিকায় আল্লাহর এবাদত নবীর তরিকায় হবে এই দুইটা প্রশ্নের উত্তর যদি শিখে যেতে পারো কবরের সমস্ত প্রশ্নের উত্তর হাসরের ময়দানের সমস্ত প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে দুইটা উত্তর আমাদেরকে শিখতে হবে আর এই দুইটাই হলো আমল কবুলের পূর্ব শর্ত অতএব মসজিদ বানাতে হবে এটা সত্য মসজিদকে আল্লামুখী এবং মসজিদের এবাদতটা নবীর তরিকায় মসজিদের ভিতরে ওই তাবিজের মালা ওই তসবির দানা মসজিদের মধ্যে সেরেকি বেদাতি কেতাব মসজিদের মধ্যে সেরেক বেদাত পূর্ণ তালিম কোনোটাই চলবে না আন তহেরা বাইতিয়া লিত্তাইফিনা ওয়ালা আকিফিনা ওয়া রুকাই সুজুদ রুকু সেজদাকারীদের জন্য মসজিদ রাখতে হবে পবিত্র এইগুলি হলো মসজিদ কমিটির দায়িত্ব কাজ আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের মসজিদে নববী সেদিন থেকে তালিম চালু হয়েছিল আজকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মসজিদে নববীতে হচ্ছে আমাদের মসজিদগুলো সেইভাবেই গড়ে উঠুক এই কামনা বাসনা রেখেই আমার আলোচনা এখানেই সমাপ্ত করলাম আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে আমাদের সম্মানিত দিনী ভাই জনাব প্রফেসর মুখতার আহমেদ হাফেদাহুল্লাহ রাহু ওবারাকাল্লাহ ও হায়াতিহি ওয়া ইমানিহি ওয়া আমালিহি আল্লাহ পাক তাকে কবুল করুন তিনি এসেছেন আলোচনা রাখবেন আপনারা তার মূল্যবান আলোচনা শুনে তারপরে বিদায় হবেন আপনারা কেউ সমাপ্ত হওয়ার আগে চলে যাবেন না এই বেয়াদবি যেন আপনাদের দ্বারা না হয় এই অনুরোধ রেখেই আমার আলোচনা আমি এখানে সমাপ্তি টানছি ওমা আলাইনিল্লাল নিল্লাল সুবহানাক আল্লাহুম্মা বিহামদিক আশহাদু ইলাহা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি